হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আর এখানে রয়েছে পিকো ওয়ার্কার্স আজকে আমরা পিকো ওয়ার্কার্স আপনি কিভাবে টাকা ঢুকাবেন বা ডিপোজিট করবেন বের করা না আজকে আমি সেখানে টাকা দেয়া শেখাবো মানে ডিপোজিট করে শেখাবো তো বন্ধুরা দেখো আমার পিকো ওয়ার্কার্সে যদি আসো তাহলে এখানে দেখবা যে আমার টাকা আছে চব্বিশ সেন্ট যেগুলো আমি খরচ করতে পারবো স্পেন্ডেবল খরচ করতে পারবো এরকম টাকা আছে আমার চব্বিশ সেন্ট তো আমি আরো পঁচিশ সেন্ট এখানে ঢুকি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এখানে টাকা আনতে পারেন আর পিকো ওয়ার্কার্স কি পিকো ওয়ার্কার্স কিভাবে কি করবেন সব কিছুর ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পিকো ওয়ার্কার্স হচ্ছে একটি টাকা ইনকাম করার সাইট যেখান থেকে আপনি মাইক্রো জব মানে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে পারবেন যেমন কি ইউটিউবে সাবস্ক্রাইব করে ইউটিউবের ভিডিও দেখে ফেসবুকে লাইক করে তো এই ধরনের টুইটারে শেয়ার করে এই ধরনের যে কাজগুলা এগুলা কিন্তু করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর আজকে আমি এখানে টাকা ঢুকাবো এজন্যই যে আপনাদের যদি কোনো ভিডিও বা কোনো কিছু প্রমোট করার ইচ্ছা থাকে যে মনে করুন একটা ফেসবুকের পোস্ট ওটাতে অনেক লাইক নিব তাহলে আপনি টাকা খরচ করে এখানে ক্যাম্পেইন করতে পারেন বা আপনার পোস্টটাকে বোস্ট করতে পারেন তো আমি এখন ডিপোজিট করা শেখাবো তো এখানে দেখুন ডিপোজিট ফান্ডস আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ক্রেডিট ডেবিট স্কিল এয়ারটিএম এবং রয়েছে পেপাল আর ক্রিপ্টোকারেন্সিস আমি যেহেতু এগুলোর কোনো একটা অ্যাকাউন্ট নাই যেমন credit card debit card Skrill তারপর এটিএম পেপাল এগুলো আমার কোনো একটারও মানে এগুলো একটারও আমার কার্ড নেই যার কারণে আমি এগুলো থেকে ডিপোজিট করতে পারবো না তো সেই হিসাবে আমি ক্রিপ্টো কারেন্সি দিয়ে করব তো ডিপোজিট উইথ ক্রিপ্টো কারেন্সিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে কাস্টমার নেম চাচ্ছে তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আর কাস্টমার নেমটাও দিয়ে দিব তারপর নেক্সট দিব তো দেখুন এখানে বলতেছে পে আপনি কোন ক্রিপ্টোকারেন্সি দিয়ে পে করবেন আমি করব বিটকয়েন ক্যাশ তো বিটকয়েন ক্যাশটা আমি দিয়ে দিলাম এরপর দেখো যেখানে এরা সেন্ড করতে বলতেছে এই অ্যাড্রেসে তো আমার থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে আপনাদের এই অ্যাড্রেসটা কিন্তু কপি করতে হবে তো কপিতে ক্লিক করে কপি করে নিলাম তো এখন আমি চলে যাব আমার ওয়ালেটে তো আমার ওয়ালেটে দেখো পজিশনটা আছে আমি এটাই কিন্তু ওখানে নিব তো এখান থেকে আমার থেকে সেন্ড করে দিতে হবে এটা সেন্ড এবং অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা কিন্তু বারবার দেখে নেবেন কারণ এখানে যদি একটু কম হয় সমস্যা হয়ে যায় অ্যাড্রেসে তাহলে কিন্তু সমস্যা আছে কপি করলাম এটা আবারও এরপর এখানে এসে পেস্ট করব তো অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা একটু আরেকবার মিলে দেখি ঠিক আছে অ্যাড্রেসটা তো এরপর আমার যতগুলো আছে সবগুলো টাকাই কিন্তু আমি এখানে ডিপোজিট করবো তো অলের উপর ক্লিক করে দিব তো আমার পজিশনটা এসে গেছে এরপর সেন্ড সেন্ড বাটনে আমি ক্লিক করে দিব আর ইউ শিওর ইউন টু হ্যাঁ আপনি সেন্ড করব আর আপনি চাইলে আপনি যে কোনো ওয়ালেট থেকে এখানে সেন্ড করতে পারবেন যেমন আমি এক জুডাস দিয়ে করতেছি আপনারা কয়েন বেস দিয়ে করতে পারেন অন্য কিছু দিয়ে করতে পারেন এখানে কিন্তু লেখা আছে যে কয়েন বেস আসলে কিন্তু কয়েন বেস শুধু কয়েন বেস না অন্য কোনো ওয়ালেট থেকেও আপনি এখানে টাকাটাই ঢুকাতে পারবেন তো আমি সেন্ডে ক্লিক করব যেহেতু ভেরিফাই করা শেষ সেন্ড সেন্ডিং দেখাচ্ছে এবং সাকসেস বিটকয়েন ক্যাশ সেন্ড হ্যাঁ চলে গেল বিটকয়েন আমার থেকে ওয়ালেটে কাজ শেষ দেখো এখানে পেমেন্ট কিন্তু রিসিভ করছে এরা ইউ ক্যান দেখুন এটা স্ট্যাটাস হচ্ছে পেন্ডিংয়ে আছে কারণ আপনারা জানেন বিটকয়েন দিয়ে কোনো কিছু বা লড়াচড়া করতে গেলে কিন্তু একটু টাইম লাগে মাঝখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় পেন্ডিং আছে এবং ভিউ পেমেন্ট আছে মানে পেমেন্টের কি অবস্থা সেটি দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু পঁচিশ সেন্ট টোটাল পঁচিশ সেন্ট আমরা রিসিভ করেছি তো এখন পেন্ডিংয়ে আছে এবং আমার অর্ডার কোড হচ্ছে এটা তো আমরা ভিউ পেমেন্টের উপর একটা ক্লিক করে দিব আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি কোনো সমস্যা হয় সেটি আপনার প্রুফ হিসাবে কাজ করবে এই দেখেন যে এখানে বিটকয়েনে আমরা ক্যাশে চলে আসলাম এখানে দেখুন যে ওয়াইটিং ফর কনফার্মেশন এখানে কিন্তু ছয়টা ধাপে এটা কনফার্মেশন হবে তার মধ্যে এখনও একটা ধাপও কমপ্লিট হয়নি এখানে হচ্ছে এস্টিমেটেড টাইম লাগবে ছয় মিনিট করে তো ছয় মিনিট করে ছয়টা সত্যি প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে এটা আসতে তো দেখা যাক এটা আসবে আসার পর এটা আমি কেটে দিলাম তো এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে কতক্ষণ সময় লাগে দেখা যাক তো বন্ধুরা আমি একটু পজ করে দিব যাতে করে এখানে অ্যাড হওয়ার পর আপনাদেরকে দেখাইতে পারি তো বন্ধুরা দেখো আমি সাইটটিকে রিফ্রেশ করলাম আর এখানে দেখা যাচ্ছে উনপঞ্চাশ সেন্ট তার মানে বুঝতেই পারছো আমাদের পঁচিশ সেন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আগে আমাদের চব্বিশ সেন্ট ছিল এখন পঁচিশ সেন্ট মিলে হয়ে গেল উনপঞ্চাশ সেন্ট তো বন্ধুরা এভাবেই তোমরা চাইলে পিকো ওয়ার্কার্স কিন্তু আমি এত এক্সাইটেড কেন আমি নিজেও জানি না যাই হোক পিকু ওয়ার্কার্সে কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন আর এই সাইটের এ টু জেড ভিডিও আমাদের চ্যানেলে আসবে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটাকে লাইক করবা আর কি করবা কমেন্টে জানাবা তোমাদের ভিডিওটি কেমন লাগলো পিকো ওয়ার্কার্সে কি কি কাজ করা যায় সেটা আরেকবার বলে দিই আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন মাইক্রো ছোট ছোট জব করার মাধ্যমে যেগুলো হচ্ছে আপনি যদি ইন্টারনেট থেকে আগে কখনো ইনকাম করেন নাই কিন্তু ইনকাম করতে চাচ্ছেন এই ধরনের মানুষদের জন্য কিন্তু পিকু ওয়ার্কার্স একটি সেরকম প্ল্যাটফর্ম আপনারা এখানে কাজ করতে পারেন তো আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইনকাম রিলেটেড আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আমরা পিকো ওয়ার্কার্সের এ টু জেড ভিডিও আনবো আমাদের চ্যানেলে তাই যারা এখানে কাজ করতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এদিকে দেখুন একটু ভিডিও আসতেছে যেটি কিনা টু ক্যাপচার ডট কমের ক্যাপচার সলভ করে ইনকাম করতে পারেন আর এদিকে একটা প্লে লিস্ট আসতেছে আর্ন মানি রিলেটেড আর এদিকে দুটো চ্যানেল আছে এটাই তো মেইন থিংস আমাদের চ্যানেল দুটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর যদি এই ভিডিওর থেকে একটু আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন খুদা হাফেজ